আসসালামু আলাইকুম আজ রবিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার কক্সবাজারে চার দশমিক এক শূন্য মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে শনিবার বিকেলে চারটা উনচল্লিশ মিনিটে ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ আব্দুর রহমান তিনি বলেন মিয়ানমারের অভ্যন্তরে বিশ দশমিক নয় শূন্য অক্ষাংশ এবং বিরানব্বই দশমিক তিন তিন দ্রাঘিমাংশে ভূকম্পনটির উৎপত্তি হয়েছে এটি ঢাকা থেকে তিনশো সাতাত্তর কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্বে অবস্থিত এর ফলে কক্সবাজারে চার দশমিক এক শূন্য মাত্রার কম্পন অনুভূত হয় তবে ভূমিকম্পে জেলার কোথাও তেমন ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও টেকনাফের বিভিন্ন স্থানে ভবনে ফাটল দেখা দিয়েছে চকরিয়া কাকারা ইউনিয়নে শাহ ওমর আশ্রয়ন প্রকল্পে নির্মিত তেতাল্লিশটি ঘর উপকারভোগীদের মাঝে বুঝিয়ে দেওয়া হয়েছে গতকাল বিকেলে প্রধান অতিথি হিসেবে এসব ঘরের চাবি বুঝিয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান এ সময় সহকারী কমিশনার ভূমি রাহাতুজ্জামান উপজেলা কৃষি কর্মকর্তা এস এম নাসিম হোসেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আরিফ উদ্দিন কাকারা ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন ভূমি ও গৃহহীন পরিবারগুলো প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রাপ্ত ঘরগুলো পেয়ে অনেক দিনের স্বপ্ন লাঘব হয়ে হয়েছে বলে মনে করছেন উপকারভোগীরা কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মোহাম্মদ সিরাজুল ইসলাম সভাপতি ও মোহাম্মদ তারেক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শনিবার সমিতির জেলা সদর ও চকরিয়া আইনজীবী সমিতি ভবনের ভোট কেন্দ্রে সকাল নটা থেকে বিকাল তিনটা পর্যন্ত টানা ভোট গ্রহণ করা হয় সমিতির সতেরোটি পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন দুই প্যানেলের চৌত্রিশ জন প্রার্থী গতকাল রাত সাড়ে এগারোটার দিকে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ বাকের ফলাফল রেজাল্ট ঘোষণার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে বিজয়ী হয়েছেন সাধারণ সম্পাদক সহ চারজন প্রার্থী সভাপতি সহ তেরো পদে বিজয়ী হয়েছেন আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল উখিয়া সঙ্গীত একাডেমির উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গতকাল উপজেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী উখিয়া সঙ্গীত একাডেমির সভাপতি রূপম কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন সিরাজি উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হারুনুর রশিদ শিল্পকলা একাডেমির প্রশিক্ষক রাজীব বড়ুয়া আরকান খেলাঘর আসরের সভাপতি এস এম জসিম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন পরে অনুষ্ঠানে কৃতি শিল্পীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয় টেকনাফ সমুদ্র সৈকত থেকে আবারও ডলফিনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে ডলফিনের পাশাপাশি একই সৈকতে পড়েছিল একটি সামুদ্রিক কচ্ছপ ও রাজকাঁকড়া গতকাল সন্ধ্যায় বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের একদল বিজ্ঞানী খবর পেয়ে প্রাণীগুলোর মৃতদেহ উদ্ধার করে সংস্থাটির মহাপরিচালক সাইদ মোহাম্মদ বেলাল হায়দর তথ্যটি নিশ্চিত করেছেন তিনি বলেন কিভাবে প্রাণীগুলোর মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি তবে ধারণা করা যায় কয়েকদিন আগে প্রাণীগুলো মারা পড়েছে এর আগে গত বৃহস্পতিবার কক্সবাজার শহরের সুগন্ধ পয়েন্টে একটি মৃত মা কচ্ছপ উদ্ধার করা হয় টেকনাফে অভিযান চালিয়ে বিশ হাজার পিস ইয়াবার ট্যাবলেটসহ একজন মাদক কারবারিকে আটক করেছে র্যাব পনেরো র্যাবের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সালাম চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গতকাল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ নীলা মোচনীপাড়া শাহ আজিজের নির্মাণাধীন গ্যারেজের সামনে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে এসব ইয়াবা জব্দ করা হয় ধৃত মাদক কারবারি শেখ আহমদ লেদা চব্বিশ নম্বর রোহিঙ্গা শরণার্থী শিবির বীরের বি ব্লকের মৃত জালাল আহমদের পুত্র তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এদিকে রামুতে বিশ কেজি গাঁজাসহ উর্মি আক্তার নামে এক নারীকে আটক করেছে র্যাব পনেরো র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে শনিবার দুপুরে উপজেলার ফতেখার কুল ইউনিয়নের বাইপাসে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ নারীকে আটক করা হয় আবহাওয়া